সম্মানিত ভিউয়ার্স <coughs> আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে <coughs> একটি সৌরবিদ্যুতের চার্জিং পোর্ট রয়েছে মানে charging solar charge controller system অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন একটা আইডি কল একটি সোলারের প্যানেল তো এটার ভিতরে একটি দুটি তিনটি আইসি দ্বারা গঠিত তারপরে রয়েছে আরও দুটি ট্রানজিস্টর অনেকটাই ভালো এবং ফিক্স হয়ে গেছে এটাকে করেছি তো বন্ধুরা আমি আরেকটি সোলার চার্জিংয়ের কাজ করলাম তো দেখতে পাচ্ছেন এই সোলার চার্জিংটি তো দেখতে পারলেন সোলার প্যানেলটি চার্জ হচ্ছিল না এখন আমি চার্জ করে দিলাম মানে ঠিক করে দিলাম তো আজকে আমি আরেকটি আমি আরেকটি সোলারের বাংলা বলতে গেলে বাংলা যে চার্জিং থাকে সেই চার্জিং রিস্টা পেয়েছে তো এই চার্জিং সোলার চার্জ আমি এখন এটাকেও ঠিক করে নেব এটা সবথেকে বাংলা সবথেকে সুন্দর একটি charge Plus Ford, gs model convertible tin itu satu nah kita terus kita kita তো আমরা এই দেখতে পাচ্ছেন sih.